এই আপ পাগলা পোলা পান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস আজকে আমরা শিখবো herbal tips and tricks yup guys আমরা আজকে শিখবো হারবাল টিপস এন্ড ট্রিক্স পুরো ভিডিওর সাথে থাকো অনেক অনেক এনজয় করবা আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল আপনি কি কাস্টম খেলতে গিয়ে বারবার মাটিতে লুটিয়ে যাচ্ছেন আপনি কি চারজনে নিমের পিছন মারতে পারছেন না রুকো যারা আপনাকে কি সবাই নু বট বলে গালি দেয় হ্যাঁ। আপনাকে কি স্কোয়াড থেকে বের করে দেয় আপনি কি কাস্টমে স্কোয়াডকে মারতে পারেন না আর নয় হতাশা হ্যাঁ। চলে এলো এক ফাইলে যথেষ্ট হারবাল টিপস অ্যান্ড তোমরা যদি হারবাল টিপস অ্যান্ড ইউজ করো আমার মতো খুব সহজেই স্কোয়াডকে পিছন মারতে পারবা সোগাইস তোমাদের এই herbal tips and tricks use করার জন্য তোমাদের বন্ধুদেরকে ফোন দেবা ফোন দিয়ে বলবা তোরা সবাই কাস্টম থেকে ব্যাগ যা হ্যাঁ? আর দেখো গাইস ওরা সবাই কাস্টম থেকে ব্যাগ গেছে আর আমি দেখো কত সুন্দর লাল লাল হেডশট মারতেছি গাইস দেখো এটার একসাথে আমি দুইটারে নক করে দিছি গাইস আমি তো পুরাই হ্যাকার হয়ে গেছি গাইস এই herbal tips and tricks use করে ও ভাই গাইস দেখো আর একজন আছে তাহলে আমি পুরো স্কোয়াডের শেষ করে দিব হ্যাঁ? এই হার্বাল টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে জোস একটা টিপস অ্যান্ড ট্রিক্স গাইস তোমরা চাইলেও আমার মতো ফালতু প্রো হতে পারো ও ভাই হোয়াট আ হেডশট গাইস আমার ফ্রেন্ড যখন হার্বালে টিপস এন্ড ট্রিক্স ইউজ করে লে আমার বন্ধু ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है somebody out there hear me, hear me